السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن أبي ذر قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئات الحسنه تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনী আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করতে হয় আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি যিনি আমাদেরকে এই তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাবুল আলমিনের দরবার আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম নাজির হোক প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি সাহাবাই কেরামদেরকে উপদেশ দিতেন যিনি উম্মদকে উপদেশ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন যেটা যে দিক নির্দেশনাগুলি মেনে চলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লাভবান হতে পারবো যে নবী আমাদেরকে দিক নির্দেশনাগুলো দিয়েছেন আল্লাহর সাথে কি আচরণ হবে নিজের নফসের সাথে আপনি কি আচরণ করবেন মানুষদের সাথে কি ব্যবহার করবেন যে নবীর মাধ্যমে আমরা এগুলো শিখতে পেরেছি উপদেশগুলো পেয়েছি সে নবীর প্রতি কেমন পর্যন্ত শান্তির ধারা বর্ষিত আল্লাহ সাল্লাহ বারিক আলহ সময় তো ভাতৃমণ্ডলী আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে তিনটি উপদেশ এই মর্মে আমি একটি হাদিস পেশ করেছি সোনান তিরমিজির এক হাজার নয়শো সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে তিনটি উপদেশের কথা বলা হয়েছে এবং এই তিনটি উপদেশ দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম আবুজার রাদি আল্লাহ তালানহকে যে তিনটি উপদেশ হচ্ছে অত্যন্ত মূল্যবান উপদেশ যদি একজন মুসলিম নিজের জীবনে এই উপদেশগুলো যদি মানতে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে তার সুসম্পর্ক হবে আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে সে অনেক কিছু জানতে পারবে রাব্বুল আলমিনের যে হক সেগুলো দিতে পারবে এবং দ্বিতীয় উপদেশের সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির তার নফসের সাথে তার নিজের সাথে সে নিজের সাথে কি আচরণ করবে কি ব্যবহার করবে তিন নম্বর উপদেশের সম্পর্ক হচ্ছে মানুষদের সাথে আপনি কি আচার আচরণ করবেন এই তিনটি উপদেশ হচ্ছে অত্যন্ত মূল্যবান উপদেশ এবং এটাই হচ্ছে একজন মুসলিমের মানহাজ পথ পদ্ধতি যার উপরে চলে সে নিজের জীবনে যদি তা বাস্তবায়ন করতে পারে তাহলে সে নিজের জীবনে লাভবান হতে পারবে সত্যি প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহাম আবুজার রাদি আল্লাহ তালানহকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো শুধু তিনার জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য উপদেশ আর সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রে লাভবান হতে পারব রসুল উল্লাহ সাল্লাম তিনি সদা সর্বদা মানুষের কল্যাণ চাইতেন মঙ্গল চাইতেন এবং তিনি ওম্মদকে সাহাবাইকে রাম আলহাজমাইনদেরকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ দিতেন যেগুলো মেনে চলে তারা জীবনে লাভবান হতে পেরেছে এই মর্মে তিনটি উপদেশের কথা বলা হয়েছে সোনান তিরমিজির এক হাজার নয়শো সাতাশি নম্বর হাদিস عن ابي ذر قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئات الحسنه تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো প্রথম উপদেশ হচ্ছে যে তুমি যেখানে থাকো একমাত্র ভয় করো কাকে আল্লাহ রাবুল আলমিনকে তুমি যেখানে থাকো যে কোনো অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো এক নম্বর উপদেশ দুই নম্বর উপদেশ কি আর প্রত্যেকটা মন্দ কাজের পরে ভালো কাজ করো যা তা মন্দ কাজকে মুছে দেবে তিন নম্বর উপদেশ কি হাসানিন মানুষের সাথে ভালো ব্যবহার করো উত্তম আচার আচরণ তাহলে প্রথম উপদেশের সম্পর্ক হচ্ছে একজন বান্দা এবং তার রবের সাথে দ্বিতীয় উপদেশের মানে মানে সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তির তার জীবনের সাথে তার নফসের সাথে এবং তিন নম্বর উপদেশের সম্পর্ক হচ্ছে একজন ব্যক্তি মানুষদের সাথে কি আচার আচরণ করবে তার আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা থাকবে কি আচার আচরণ থাকবে সেটাও আপনাকে জেনে নিতে হবে নিজের সম্পর্কে আপনার কি আচার আচরণ হবে সেটাও জানতে হবে এবং মানুষদের সাথে সমাজে বহু মানুষের বসবাস তাদের সাথে কি আচার আচরণ করবেন এই দিক নির্দেশনা কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় প্রথম হচ্ছে যে একজন ব্যক্তি পৃথিবীর যে কোনো জায়গায় থাকবে আল্লাহকে ভয় আবুজার রাদি আল্লাহ তালানহুকে রসুল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি যেখানে থাকো আল্লাহ তাহলে একজন মুসলিম মেয়ের প্রতি আবশ্যক যে সে আল্লাহকে ভয় করবে তার আনুগত্যের সাথে এবং আল্লাহ রাবুল আলমিনের নাফারমানিগুলিকে বর্জন করবে আল্লাহ রাবুল আলমিনের এর আদেশগুলিকে মেনে নিবে আল্লাহ রাবুল আলমিনের আদেশগুলিকে মেনে আল্লাহকে ভয় করা আবশ্যক এবং তিনার নিষেধাজ্ঞাগুলিকে বর্জন করা এটাও আবশ্যক তাহলে আল্লাহ রাবুল আলমিনের আদেশগুলিকে মেনে নেওয়া নিষেধগুলিকে বর্জন করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে হবে তাকুয়ার ব্যাখ্যায় বলা হয়েছে তাকুয়া হিয়া ফেলো মা আমার আল্লাহ বিহি ও তার কোমা নাহুল্লাহ আনহ তাকুয়া হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন যা আদেশ করেছেন তা পালন করা ও তার কোমা নাহুল্লাহ আনহ আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা এই নাম হচ্ছে তাকুয়া আল্লাহর ভয়ভীতি আল্লাহ রাবুল আলমিন যা কিছু আদেশ করেছেন তা পালন করা তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা তো আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের সাথে তিনি আদেশগুলিকে মেনে নেওয়া এবং তিনার নিষেধগুলিকে বর্জন করার নামই হচ্ছে তাকুয়া কারণ যখন একজন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের আদেশগুলিকে মেনে নেয় নিষেধগুলিকে বর্জন করে তখনই সে ব্যক্তি আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারে সুতরাং তাকুয়া এমন একটি শব্দ এমন একটি বাক্য যেই বাক্যের মধ্যে একজন ব্যক্তির সার্বিক কল্যাণের দিকগুলো নিহিত আছে তাকুয়া এমন একটি শব্দ যার মধ্যে কল্যাণের সমস্ত দিক একত্রিত হয় জমা হয়ে যায় এটা হচ্ছে এই তাকুয়া হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে উপদেশ তার সমস্ত সৃষ্টি জীবের জন্য ওহিয়া ওসিয়াতুল্লাহ আজ্জাওয়াজাল্লাহ লিজামিয়া খালকিহি এই তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওসিয়াত লিজামিয়া খালকিহি তার সমস্ত সৃষ্টি জীবের জন্য তাহলে তাকওয়া আল্লাহর ভয়ভীতি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ উপদেশ নির্দেশ যে আপনি সদা সর্বদা আল্লাহর তাকে আল্লাহর ভয়ভীতি অর্জন করবেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি থাকবেন আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এবং আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসুলগণ এসেছিলেন সকলদের সকলকে এই তাকোয়ার নির্দেশ প্রদান করেছে সুরাতুল নেশা একশো একত্রিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেন ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله আর নিশ্চয়ই তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি কিসের আনিত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদ নাসার ইহুদি খ্রিস্টান যাদেরকে আল্লাহ রাবুল আলমের কিতাব দিয়েছেন এবং রাবুল আলম আমাদেরকেও বলছেন যে তোমরাও কি করো আমি তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় তাহলে আল্লাহর তাকু আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে এবং রাবুল আলমী কোরআনুল করিমের বহু আয়াতে তাকুয়ার কথা বলেছে আল্লাহ রাবুল আলমীর বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাহলে এই তাকুয়ার কথা বহু আয়াতের রাবুল আলমিন বলছে ইমানদারদেরকে বলেছে এবং সারা পৃথিবীর মানুষদের রব্বুল আলমিন বলেছে রব্বুল আলমিন বলেন হে মানব মণ্ডলী হে মানুষ সকল ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো তোমরা তোমাদের রবকে ভয় করো তাহলে রাবুল আলমিন সারা পৃথিবীর মুসলিম ও মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের অবলম্বীদেরকে আল্লাহ রাবুল আলমিন ভয় করতে বলছেন তাকে অর্জন করতে বলছেন তাহলে রাবুল আলমিন সমস্ত লোকদেরকেও বলেছেন মমিন মুসলিমদেরকেও বলেছেন এবং আমাদের পূর্বে যে আহলে কিতাব তাদেরকেও আল্লাহর ভয় ভীতি করতে বলেছেন রসুল্লাহ আবুজার রাহুকে তিনটি উপদেশ দিয়েছিলেন তার প্রথম ছিল তুমি যেখানে থাকো আল্লাহকে কি করো আল্লাহকে শুধু আবুজার রদিয়াল্লাহ জন্য নয় বরং আমরা মুসলিম আমাদের প্রতি আবশ্যক যে আমরা যে কোনো জায়গায় থাকব একমাত্র ভয় করব আল্লাহ রাবুল আলমিনকে মানুষদের মাঝে আছি আল্লাহকে ভয় করব নির্জনে আছি একমাত্র আল্লাহকে ভয় করব আমাদের আচার আচরণ একা যখন থাকব একরকম হবে না আমরা যখন আল্লাহকে ভয় করব মানুষদের সামনে যখন থাকবো তখন আল্লাহকে ভয় করব এবং যখন আমরা একা একা থাকব তখন রব্বুল আলমিনকে ভয় করব মানুষদের মাঝে আছি এবং একা আছি এতে কোনো রকমের আমাদের আচার আচরণ আল্লাহর ভয়ের ক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন হবে না তাহলেই আমরা খাঁটি মুসলিম মুমিন হতে পারব আর যদি যখন আমরা মানুষদের মাঝে আছি তখন আল্লাহর ভিত্তির প্রচার খুব করছি ইবাদত বন্দেগীর প্রচার প্রসার করছি কিন্তু যখনই আমরা আল্লাহ মানুষদের মানুষদের থেকে আলাদা হয়ে যায় তখন আল্লাহর সঙ্গে অনেকে নাফরমানি করে থাকে আল্লাহ রাবুল আলমীর অনেকে বিরোধিতা করে থাকে এই প্রকার চরিত্র হচ্ছে মোনাফিকদের চরিত্র সুতরাং একজন মুসলিম একজন মমিন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকবে একমাত্র ভয় করবে আল্লাহ রাবুল আলমিন এ কথাই বলছেন প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহাম সাল্লাম তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় সুতরাং একজন মুসলিম মানুষদের মাঝে আছে তখনও আল্লাহকে ভয় করছে একা একা আছে তখন আল্লাহকে ভয় করছে কিন্তু একজন মোনাফিক মানুষদের সামনে থাকলে তখন তার এবাদত বান্দেগীর আওয়ার ভয়ভীতির খুব প্রকার প্রচার করে খুব প্রচার করে কিন্তু যখন সে মানুষদের থেকে আলাদা হয়ে যায় তখন সে আল্লাহর সঙ্গে ফরমানি করে আল্লাহর অবাধ্য হয়ে যায় এরকম চরিত্র হচ্ছে মোনাফিকদের চরিত্র সুতরাং আমাদেরকে মুমিনদের চরিত্র মমিনদের গুণাবলী অর্জন করতে হবে রসুল সাল্লাম কথা বলেন হাইফমা কুন্তা তুমি যেখানে থাকো এই অংশ প্রমাণ করে যে একজন ব্যক্তির প্রতি আবশ্যক যে সে মানুষকে দেখে আল্লাহকে ভয় করে এরকম নয় সে মানুষের দিকে দেখবে না মানুষকে ভয় করবে না বরং ভয় করবে একমাত্র আল্লাহ রাবুল আলমিন আল্লাহর আল্লাহকে ভয় করবে চাই সে মানুষদের সাথে থাকুক অথবা একা একা থাকুক সওয়ান কানা মান্নাসে ও কেন খালিন বেনফসিহী চাই সে মানুষদের মাঝে থাকুক অথবা সে নির্জনে একা একা থাকুক সদা সর্বদা একমাত্র ভয় করবে কাকে আল্লাহ রাবুল আলমীকে আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা তার অবস্থা সম্পর্কে জানে যদিও সে মানুষদের থেকে লুকায় কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না রাবুল আলমিন সুরা আলিম নানের পাঁচ নম্বর আয়াতে বলছেন নিশ্চয় আল্লাহর কাছে কোনো কিছু গোপন নয় যা কিছু আকাশে আছে জমিনে আছে তাহলে জমিনে যা আছে আকাশে যা আছে আল্লাহর কাছে এগুলো কিছু গোপন নয় অর্থাৎ রাব্বুল আলমিন জমিনে যা কিছু আছে তিনি সেটাও জানেন আকাশে যা কিছু আছে সেটাও তিনি জানেন সুতরাং আল্লাহ রাবুল আলমিনকে সদা সর্বদা ভয় করবে অনেক মানুষ আছে যারা মানুষকে ভয় করে বটে কিন্তু আল্লাহকে ভয় করে না এই চরিত্র অনেকের আছে আল্লাহ রাবুল আলমিন সোরা তুন্নেসা আয়াত সোরা তুন্নেসা আয়াত একশো আটে বলছেন ইয়াস্তাখুনা মিনান নাসে ওয়ালা ইয়াস্তাখুনা মিনাল্লাহ তারা মানুষকে মানুষদের থেকে গোপন করে কিন্তু আল্লাহ থেকে গোপন করে অর্থাৎ অনেক এমন আছে যে মানুষদের থেকে অনেক কিছু গোপন করে লুকায় মানুষ যেন তার আইব তার ত্রুটিগুলো না জানতে পারে অনেকে লুকানোর চেষ্টা করে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে লুকানোর চেষ্টা করে না এ কি আল্লাহর ভয় এর এগুলো কি তাকুয়া এগুলো তাকুয়া নয় বরং আপনি মানুষদের মাঝে যখন থাকবেন তখন আল্লাহকে ভয় করেন একা একা থাকবেন তার চাইতে বেশি আপনাকে ভয় করেন কারণ মানুষ আপনার গোপনের কথা জানে না যদিও আপনি মানুষদের সাথে মানুষদের মাঝে বসে আছে গোপনের কথা জানেন কিন্তু আপনি যখন মানুষ থেকে লুকাবেন তখন তারা তো আরও জানতে পারবেন কিন্তু আল্লাহ রাবুল আলমী জানেন আপনার হৃদয়ে কে আলিম বেদাতে সদূর তিনি আপনার হৃদয়ের খবর জানেন এই জন্য ইহসানের সংজ্ঞাতে যখন জিবরুল আলাইসাল্লাম জিজ্ঞেস করেছিলেন রসুল্লাহ সাল্লামকে এহসান সম্পর্কে তখন রসুল উল্লাহ সাল্লাম বলেছিলেন আল ইহসানু আন্তাবদাল্লাহ কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ইহসান হচ্ছে করুণা দয়া হেসান হচ্ছে যে সৎ কাজ হচ্ছে হেসান হচ্ছে তুমি আল্লাহ এবাদত করবে এইভাবে যে তুমি আল্লাহকে দেখছ এরকম মনে করি এবাদত করো ফাইল্লাম তখন তারা হো ফাইল না তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি এটা মনে করবে তো আল্লাহ তোমাকে দেখছে সুতরাং আপনি মানুষদের মাঝে থাকেন বা একা থাকেন সদা সর্বদা একমাত্র ভয় করবেন কাকে আল্লাহ রাবুল আলমী এই কথাই বলছেন রসৌল্লাহ সাল্লাম আবুজারদি আল্লাহ তালাহকে ইত্তাকিল্লাহ হাইতো মা কুন্তা তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো কারণ অনেক মানুষ আছে যখন সে মুসলিমদের দেশে থাকে তখন ইসলামের খুব প্রচার প্রসার করে কিন্তু যখন মুসলিমদের দেশে চলে যায় মুসলিম কাফেরদের দেশে চলে যায় তখন সে নিজের রং পরিবর্তন করে ফেলে এটা জায়জ নয় তখন অমুসলিম মুসলিম কাফেরদের ধর্মকে সাপোর্ট করে এরকম অনেকের চরিত্র আছে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আল্লাহ আমি সুতরাং একজন মুসলিম মানে এইরকম করা উচিত নয় মুসলিমদের মাঝে আছে তখন ইসলামী মানে খুব প্রচার প্রসার কিন্তু কাফের মুসলিমদের দেশে গিয়ে তখন তাদের ধর্মকে ভালো মনে করবে এইরকম একজন মুসলিমের জন্য জায়জ নয় হারাম সুতরাং ওয়াজিব হচ্ছে আবশ্যক হচ্ছে একজন মুসলিমের প্রতি সে আল্লাহকে ভয় করবে যে কোনো জায়গায় থাকবে যে কোনো শহরে থাকবে একমাত্র আল্লাহকে ভয় করবে এটাও মনে করবে যে আল্লাহ রাবুল আলমিন সব কিছু দেখছেন সুতরাং এই উপদেশটি আপনাকে আমাকে সকলকে মেনে নিতে হবে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকব একমাত্র ভয় করব কাকে আল্লাহ রাবুল আলমিনকে কথায় বলছেন রাসুল্লাহাম তুমি যেখানে থাকো যে কোনো অবস্থায় থাকো একমাত্র ভয় করো কাকে আল্লাহ দুই নম্বর উপদেশের সম্পর্ক হচ্ছে আপনার এবং আপনার মাঝে আপনি আপনার মাধ্যমে কোনো রকমের পাপ হয়েছে অন্যায় হয়েছে হতেই পারে স্বাভাবিক আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে তবা করেন এবং তারপরে আপনি নেক কাজ করেন নেক কাজ যদি আপনি করেন তাহলে এই পাপগুলিকে নেকি মুছে দেবে রসুল উল্লাহাম আবু জারদিয়াল্লাহ তালা বললেন দুই নম্বর উপদেশ দিলেন ওয়াত হাসানা তাহা আর প্রত্যেকটা মন্দ কাজের পরে ভালো কাজ করো তামহা যা এই ভালো কাজ মন্দ কাজকে পরিষ্কার করে দেবে মুছে দেবে কারণ মিটিয়ে দেবে এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অনুগ্রহ ফেসা যে রাবুল আলমিন অনেক পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে আল্লাহ রাবুল আলমিন এই নেকির মাধ্যমে পাপগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন রবুল আলমিন অনেক নেক কাজ রেখেছেন যার মাধ্যমে গুলি মুছে দেওয়া হয় রবুল আলমিন বলছেন ইন্নাল হাসানাতে নিশ্চয়ই নেকি পুণ্য পাপকে মুছে দেয় পাপকে নিয়ে যায় তাহলে আপনার দ্বারা যদি পাপ হয়ে যায় তাহলে আপনি নেকি করলে এই পাপকে নেকি মুছে দেবে যেমন হাদিসের মধ্যে আছে সাহি মুসলিমের দুইশো তেত্রিশ নম্বর হাদিস রাসুল্লাহ বলছে আসসালাওয়াতুল খামস ও জুমাতে জুমাতে নবী সাল্লাম বলছেন যে পাঁচত্ব নামাজ এক জুমা থেকে আরেক জুমা ও রমাদান আল রমাদানা আরেক রমজান থেকে আরেক রমজান মুকফিরাতুল্লিমা বাইনাহুন্না এগুলির মাঝে যা কিছু হয়েছে সেগুলোকে মোচনকারী হয়ে যায় যদি কবিরা গুনহা থেকে বেঁচে থাকা হয় তাহলে পাঁচক্ত নামাজ গুনহাকে মিটিয়ে দেয় জুমাজ গুনহাকে মিটিয়ে দেয় রমজান গুণাকে মিটিয়ে দেয় যদি কাবিরা গুণা থেকে বেঁচে থাকতে থাকা যায় সুতরাং আপনার মাধ্যমে কোনো রকমের পাপ গুণা হয়েছে বসে থাকবেন না রাব্বুল আলমীকে তওবা করেন এবং সেই পাপগুলি করেন তওবা করেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং নেকির কাজ করেন আল্লাহ বললাম এই পাপগুলিকে মুছে এবং অনেক এবং যারা ফরজের হেফাজত করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ফরজের হেফাজতের কারণে সাগিরা ছোট ছোট গুণাগুলিকে মোচন করে দেন সুতরাং আপনি পাপ করেছেন অন্যায় হয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না বরং দ্রুত আল্লাহ রাবুল আলমিনের কাছে তহবা করেন আল্লাহ রাবুল আলমিনের কাছে মাপ চান রব নিরাশ হবেন না রাব্বুল আলামিন বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ইন্নাহু হুয়াল গফুর রাহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল অধিকার সুতরাং আপনার দ্বারা পাপ হয়েছে মুসলিম ব্যক্তি তাড়াতাড়ি আপনি পাপ তহবা করেন আল্লাহ কাছে মাপ চান এবং নেক কাজ করেন এমনকি একজন মুশ্রিক কাফেরও যদি আল্লাহর কাছে তহবা করে মাপ চায় আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আবুল আলম বলছেন কুল্লিল্লাদিন কাফারু ইয়ান্তাহু ইগফির লাহুম মা কাদ আল্লাহ বলছেন নবী বলে দাও ওই সমস্ত কাফেরদেরকে যে তোমরা যদি বিরত হয়ে যাও থেকে যাও আর পাপ করিও না থেমে যাও ইয়ে লাহুম তাহলে তাদের পাপগুলিকে মুছে দেওয়া হবে মা কাদ যা অতিবাহিত হয়েছে সুতরাং একজন ব্যক্তি যদি সিরিক করে কাফেরও হয়ে যায় তবু আল্লাহর কাছে তবা করলে মাপ চাইলে ইমান নবায়ন করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন সুতরাং আপনার মাথায় পাপ হলে আপনি বসে না থেকে তবা করেন মুসলিম এবং বেশি বেশি নেকির কাজ করেন আল্লাহ বলছেন ইল্লামান তাবা ও আমানা ও তবে যে তওবা করলো ইমান আনলো এবং সৎ আমল করলো হাসানাত আল্লাহ এই পাপগুলিকে নেকি দ্বারা রূপান্তরিত করে দেবেন সুতরাং এই উপদেশগুলো মানতে হবে যে আপনার পাপ হলে আপনি নেকির কাজ করেন আরেকটি উপদেশ হচ্ছে যে একটি নাস হবে হলুকের হাসানিন মানুষদের সাথে উত্তম আচরণ করুন মানুষদের সাথে আপনি উত্তম ব্যবহার আচরণ ব্যবহার করুন উত্তম চরিত্র গঠন করুন উত্তম কথা বলুন এবং হাসি মুখে কথা বলুন তাহলে তাদের হৃদয়ে ভালোবাসা জন্মাবে এবং তাদেরকে একত্রিত করতে পারবেন একজন একজন মুসলিমের আবশ্যক হবে যে উত্তম চরিত্র গঠন করা আল্লাহ বলে অনেককে উত্তম চরিত্র অনেকে দেন না কিন্তু প্রত্যেক মুসলিমের উচিত যে সে উত্তম চরিত্র গ্রহণ করে রবুল আলমিন বলছেন ইন্নাকা ব্যাপার আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী সুতরাং উল্লাহ সাল্লাম এই চরিত্র ভালো হওয়ার কারণে অনেক শত্রুকে বন্ধুরূপে রূপান্তরিত করেছেন তারা সাহাবাই কারাম আজমাইন হয়েছেন এবং নকশার পক্ষ তারা অনেকে সংগ্রাম করেছেন নবীর সাহায্য সহযোগিতা করেন সুতরাং কালকে শত্রু ছিল কিন্তু উত্তম চরিত্রের কারণে আজকে বন্ধু হয়ে ইসলামের কাজ করেছে এই উপদেশগুলো আমাদের সকলকে মানতে হবে প্রথম হচ্ছে উপদেশ আমরা যে কোনো জায়গায় থাকবো আল্লাহকে ভয় করব তৃতীয় উপদেশ হচ্ছে যে পাপ যদি হয়ে যায় তাহলে আমরা তবা করবো এবং নেখির কাজ করবো তিন নম্বর উপদেশ হচ্ছে যে মানুষের সঙ্গে উত্তম আচরণ করবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান আমিন